হাই বাবু কি করছো ও হাই বাবু এসে গেছো আসো আসো আসো এই তোমার কি হয়েছে কি হয়েছে না মানে এরকম করে হাসছো কি বলতে চাও না তুমি তো কোনোদিন এরকম করে হাসো না সেজন্য বলছিলাম কি যে বলো না আমি তো এরকম করেই হাসি গো তুমি তো এরকম ভাবে হাসো না মেয়েভাবে তখনই হাসে যখন আগের কিছু ঘটে থাকে ও কেন তোমার পছন্দ না আমি হাসি লাস্ট টাইম তুমি তখন এইভাবেই এসেছিলে যখন আমি আমাদের অ্যানিভার্সারি ভুলে গেছিলাম হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম গো এটার ব্যাপারে এ এ কি করছো তুমি রান্না করছি রুসিলি এখানে তো কোনো সবজিই নেই হ্যাঁ এটাও ঠিক বলেছো বাবু প্লিজ কাম ডাউন ওটাকে ওইদিকে রাখো চলো আমরা একসাথে গিয়ে আপনাদের গিয়ে কথা বলি আগে কথাটা তো বলি এমন কিছু আছে এমন কোনো জিনিস যেটা আমাদেরকে কথা বলা উচিত হ্যাঁ ওকে ফাইন বাবু আই অ্যাডমিট লাস্ট টাইম আমি বন্ধুদের সাথে গোয়াতে গিয়েছিলাম তো ওখানে মানের নেশে আমি মেসেজ করে এসেছিলাম তো তুমি এটার জন্য যদি রেগে গিয়ে থাকো then I am very sorry বাবু আমি এই জন্য হাসছিলাম না যে তুমি লাস্ট ইয়ার আমাদের অ্যানিভার্সারি ভুলে গেছিলে আমি এই জন্য হাসছিলাম যে আজকে আমার বার্থডে আর তুমি টোটালি ভুলে গেছো I can explain I can explain কি বললে কি বললে কি বললে মসাজ করলেছ মানে নেশা মসাজ করলেছ মসাজ করা ছড়াচ্ছি তোর আয় আয় বিকট